দিকে তাকায় দেখতেছে অনেক সাহাবি কিন্তু জামাতে নামাজ কায়েম করতে পারে নাই রে বাবা ও মুসলমান এইবার যখন সাহাবি কিন্তু অনেক পাস পড়ে গেছে ও বাবার কেউ এক রাগাত পেয়েছে কেউ বাদাম পায় নাই আল্লাহ নবী বাদাম মনটা বড় দুর্বল হয়ে গেছে আল্লাহ নবী ডাকতে বলতেছে মৌলা একটা বাঘ তুমি যদি আমাকে একটা রুহ আমাকে যদি তুমি ওহির মাধ্যমে একটু জ্বালা দিতে আমার গুণাগার উন্মত গুলো হায়াত হবে কম আমার গুণাগার শুধুমাত্র জাহান নামের দিকে হয়তো চলে যেতে পারে একটা নেকি কম থাকার কারণে তোমার কাছে আমার একটা আর্জি এমন একটা তুমি আমাকে খুশির সংবাদ দাঁড়ায়া দাও যেন আমার মুসল্লিরা টাইম মতে আদান শোনা মাত্র মসজিদ আসতে পারে সেরে সেরে বলুন একবার মার হাবা সোনার বাপ না যুবক ভাইরা আল্লাহর বাজার থেকে জিব্রাইল আমিন নবীর পাশে বাদাম বসে আছে চিন্তা করবে না আল্লাহর থেকে কিন্তু আমাকে এই আমার আল্লাহ কিন্তু বলে দিয়েছে আপনার যদি গুনাহগার জামাতের সাথে নামাজ কায়েম করে আল্লাহ কয় আমি সাতাশ গুণ সব আমি বৃদ্ধি করে দেব আর একটু জোরে কন্যা সোবাহান সোনার বাপ জানে না যুবক ভাইয়েরা এই যখন বাদান সাতাশ গুণ সব যখন বৃদ্ধি হয়ে যাবে এখন আপনারা বলুন কবরটা আমার আল্লাহ নূরে জ্বলবে কি জ্বলবে না আর একটু জোরে কর ওই যে দেখো সে তোমায় পবনের মাটি ঠিক গেলাম সন্ধ্যার আগে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি ওই যে দেখো তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সচ তোমারই চাকরি পাশে বসে কো নাও খবর পেয়ে আসবে আত্মীয় সাজ তোমারি চা পাশে বসে করিবে কাছে খাওয়া যাবে কি বাবা ছেড়ে কর ওই যে ডাকো ডাকে দিছি তোমায় কবরের মাটি যারা বলবে না তাদের কপাল পুড়ে যাবে জোরে কর ওই যে দেখো ডাকে দিছি তোমায় ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি সোনার বাপ যুবক ভাইয়েরা ওই কবরটা বড় ভয়ানক জাহান্নাম রে বাবা এ মুসলমান এবার আব্দুল আনসারির তখন আমার নবীর পাশে বসিয়া আমার নবীর দাবিতে বলতেছেন কেউ যদি জামাতে নামাজ কায়েম করে আল্লাহ সাতাশ গুণ সব বৃদ্ধি করে দেবে আব্দুল্লাহ সারে এই কথা শোনার সাথে সাথে এবার পরিজার মধ্যে বাজান হিট মেরে গেছে হাইরে যা সাতাশ গুণ সব পাওয়া যাবে আমার তো স্বামী স্ত্রী মিলে মাত্র কিন্তু একটা পোশাক আমি জামাতে নামাজ কায়ম করতে পারবো না আমার কিন্তু সাতাশ গুণ সব কিন্তু আমি পাবো না ও মুসলমান আব্দুল্লাহ আনসারে কিন্তু ফোপা ফোপা কামতেছে বাবা কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাহলে একটু সজাবান খুলে একটু কালেমা পড়ে একজন মানুষ উঠতে পারবেন না জবান খুলে কালেমা করে আরো জোরে যারা বলতেছে মনে করবো আল্লাহ দুশ্মন দেখতে দেখতে পড়ে কিন্তু অনেকটাই অথচ আমার ভাইরে লেখছে যে হুজুর হ্যাঁ আপনি আলোচনা করিবেন একটা পর্যন্ত মোনাজাত করবেন বিশ মিনিট লেখছে সম্ভবত মোট সময় এক ঘন্টা একটা বিশ মিনিট পর্যন্ত আলোচনা করতে এরা খুব জোর দাবি করছে ভাইরাবা আসলে আপনাদেরকে আসলে খারাপ লাগতেছে ওনাদের আবদার পূরণ করতে যায় যদি দশ পনেরো মিনিট যদি আসলে লেগেই যায় তাতে কষ্ট হবে না তো ইনশাল্লাহ তাহলে ফজর নামাজ তো সবাই কায়েম করবেন তো ইনশাল্লাহ আচ্ছা তাহলে হ্যাঁ। দেখছেন তো আমার দাদারা কয় কি হ্যাঁ? ভাইরা আমার আল্লাহ আমার দাদা ভাইকে দীর্ঘ হায়াত দান করে সরে করা আমি সম্মানিত ভাইরা একদম আমি শোনেন আমি আসলে উল্টা বক্তা আমি কোন জায়গায় বাজার রাখি না ওই আবার দাওয়াত পাওয়া যাবে হ্যাঁ? ওই লোভে বাজারে রেখে চলে যায় ওই চাইতে বক্তাই আসবে আল্লাহ খায়রুর রাজিকি রিজিকের মালিক কিরা আল্লাহ আর একটু জোরে কোন আমার মায়েরাও খেপে গেছে বুঝছেন আমার মায়ের দেখছে যদি কথা বলতেছে হুজুরি তাড়াতাড়ি নিষেধ কর একটাই গোনা বলে সোনার বাপ জানেরা যুবক ভাইয়েরা এবার এ মুসলমান আব্দুল্লাহ আনসারী কাঁদতে কাঁদতে বুকটা ভিজায়া দেয় ভাই ভাইরা আমার আব্দুল্লাহ হিট মারছেন ও মুসলমান আমি তো নেকি আমার কম পরে যাবে একটা টুকরা নাকি যদি কম পড়ে যায় তাহলে কিন্তু আমার জাহান নামে চলে যাইতে হবে ভাইরা আমার এবার ফোপা ফোপা কানতেছে ও মুসলমান কানতে কানতে বাজান বাড়িতে চলে যাচ্ছে কিন্তু বাড়িতে যায় আচ্ছা, কথা বলে কি অস করা যায় ভাই বলেন কথা লস করা যায় যারা ভলেন্টিয়ার আছে প্লিজ আমি সকলকে অনুরোধ করে বলছি আমি জানি যদি কষ্ট অ্যাম্বুলেন্স করে দেয় হ্যাঁ অ্যাম্বুলেন্স করে দিলাম তাহলে আর একবার যদি ডিস্টার্ব দেন আমি কিন্তু সত্যি কথা চলে যাবো খবরদার ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিলা ওয়াংসিতুল্লাহ আল্লাহ কুন্তুর হামন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গায় আমার আল্লাহর রহমত আসতে থাকে ঠিক কিনা বলুন সম্মানিত ভাইরা প্লিজ দাদা ভাই বসা এমনি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমার মায়েরা আইসে অসুন্দর তো আমি তো আসলে কথা কবে চাই না কিন্তু মার আমার বাবা কারণ ওই প্লিজ না না না আমি তো নিষেধ করছি দাদা ভাই আপনারা রাইকে যায় না আপনার যায় না ইনশাআল্লাহ তাহলে ভাই কিছু বলবেন আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন ইনশাআল্লাহ সবাই আমরা চুপচাপ বসে যাই কারণ আমাদের কোরআন ভদ্র আমরাও ভদ্র কারণ আমি চাইছিলাম যে হয়তো আজকে লোক হবে অল্প হ্যাঁ পরে দুই চার মিনিট কথা চলে যাবো কিন্তু আজকে হলো উৎপাদনের খেলা লক্ষ্য থাকার কথাই না এরপর যে এত মানুষ আপনারা হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবে রে হ্যাঁ সম্মানিত শেষ করে হ্যাঁ? শেষ পর্বই পর্ব নাকি গল তাহলে চিল্লা বলুন আল্লাহ ভাই রাত কিন্তু সাড়ে বারোটার মেলা বেজে সোয়া বারোটা বেজে গেছে তাহলে খুলে বলা একজন করা যাবে না চিল্লা বলে আল্লাহ এবার এটা কিন্তু কোনো কিচ্ছা গল্প নয় এটা কিন্তু হাদিস কিতাবুস সালাত বুখারী এদের রেকর্ড হচ্ছে ওয়াস লাইভ মিডিয়া মাওলানা রফিকুল ইসলাম জীবন এই দুইটা চ্যানেলে আপনাদের অসুবিধা আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলগুলো ইসলামের প্রচারের স্বার্থে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো একটা ভালো কাজ করার জন্য আপনার খবর জান্নাত জান্নাতুল ফেরদাউস বানায় দেবে আমরা গানের চ্যানেলগুলো সাবস্ক্রাইব তাই না যে পরবর্তীতে আবার গান পাবো সমানিত ভাইরা গুনার কাজে আমরা যাব না আব্দুল্লাহ আনসারি এবার সুন্দরভাবে কাঁদতে কাঁদতে বাড়িতে আসতে এবার আব্দুল্লাহ আনসারির বিবি ঘরের ভিতরে গর্থের মধ্যে সুন্দরভাবে কিন্তু বাদাম কান্নার আওয়াজ শুনতেছে বলতেছি আল্লাহ আমার স্বামীর আওয়াজ শোনা যায় না জানি কোন বহিরাগত মানুষ আমার স্বামীকে মারছে কিনা ভাইরা আমার এবার গর্তের ভিতরে যখন তিনি প্রবেশ করেছেন বিবেটার দেবন্তি জীবনের স্বামী আপনার তো কান্নার আওয়াজ কেন এত দেখা যায় আপনি কেন কাঁদেন আব্দুল আনসারি কিন্তু ফোপা ফোপা কাঁদেন বিবিরে আল্লাহ কিন্তু আমার করি পড়াইছি বিবি ঘোষণা করে দেয় কেউ যদি জামাতের সাথে এক রাখাত নামাজ কায়েম করবে আমার আল্লাহ সাতাশ গুণ সব আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন জোরে জোরে বলুন একবার মার হাবা দিদি আমি তো নামাজ কায়েম করতে পারবো না কারণ স্বামী স্ত্রী মিলে মাত্র একটা পোশাক এই জন্য আমি কাঁদতেছি নাম বড় ভয়ানক জায়গা জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে কান্দিছি আমার নবীর সাহাবিরা যদি এই রকম যদি ইতিহাস ঘটাইতে পারে আমরা কেন মুসলমান হাজার হাজার কাপড় থাকা সত্ত্বে এখনো মসজিদে আমরা যাই না কথা বলেন না কেন ভাইরা আমার এইবার যখন আব্দুল্লাহ সারি কাঁদতে বিবি ডাকতে বলতেছে স্বামী গো আপনি কাটবেন না কাটবেন না আপনার জামাতে নামাজ পড়ানোর ব্যবস্থা আমি আপনার স্ত্রী তুলিয়ার প্রতি ব্যবস্থা করে দেব ধরে বলা যাবে কিনা একবার সেবাহান কোনো চিন্তা না এসো স্বামী এবার স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায় মসজিদের নবীর মহাজিদ বিলালের দাদাও ছিল মদিনার মাটির গোলাম বিলালের বাবাও ছিল মদিনার মাটির গোলাম গোলামের বেটা গোলাম হজরতি বিলাল মসজিদের নবীর মহাজিদ জোরে জোরে বলুন একবার মার হামা হজরতি বিলাল আদাম দিতেছে হাইয়া আলাদ সালাত হাইয়া আলাল ফালাত এসো নামাজির জন্য এসো নামাজ পড়লে তোমার কল্যাণ হবে মার হাবাগান আমরা সারাটা রাত সুদা হয়ে শুয়ে থাকি টান শুয়ে থাকি আর যখন মসজিদ আজান দেয় ওই সময় আমরা কম্বলের খেতা নিয়া শুধু আমরা ইসে আমাদের মতো বেগে যাই কথা কয় না রে মুসলমান ভাইরা আমার শয়তান কয় তুই ব্যাগিস আমি ব্যাগাই কথা কয় না কারণ শয়তান লাখের মুখে যখন হাত পা টিপে দেয় তখন ভালো লাগে ওই সময় ঘুম পারে বড় মজা পাওয়া যায় কথা কয় না ভাইরা যার কারণে বর্তমান ডায়াবেটিস বেশি হয়ে গেছে বর্তমান বাজার হার্ট স্ট্রোক বেশি হয়ে গেছে কোন যদি ফজরের নামাজের আজান শোনার পর যদি উইটা নামাজ কায়েম করে আর যদি বাদাম ওই সময় যদি একটু হাঁটা চলাফেরা করে ওই সময় জান্নাতের ফিরদাউসের একটা বাজান আবহাওয়া তাম তাম দুনিয়ার বুকে আমার আল্লাহ নাজিল করে দেয় আর একটু ধরে পান্না সুবান আল্লাহ ভাইরা মা এবার যখন বিলাল আদাম দিয়েছে মসজিদে নবমীতে গো বাবা এবার মীরটা ডাকতে বলতেছে পানের স্বামী গো আপনি তো কোনো চিন্তা চিন্তা করবেন না আপনি কেন কাঁদতেছেন বাদাম এই হাদিসটা শীতের রজনীতে কিন্তু বাদাম নাজিল হয়েছে ও মুসলমান এবার করে স্বামী স্ত্রী তুমি কেমন করে আমাকে নামাজে পাঠাইবা দিবে একটা বা কিন্তু জানতে চায় এইবার বিবি কদম কাপড়টা খুলি দিয়েছে এবার কাপড়টা যখন খুলবার পরে এবার আব্দুল্লাহ আনসারি কাপড়টা বাজান করেছে এবার তার কয় বিবি আমি কি করব এখন মসজিদ দিকে রওনা হয়ে যাও আব্দুল্লাহ আনসারি বিবির চেহারা দিকে তাকায়া দেখতেছে টাকা দেখতেছে আব্দুল্লাহ স্ত্রী করে কাঁপতেছে শরীরটা কিন্তু বাজার কাটা কাটা হয়ে গেছে এবার স্বামী ডাকতে পাই বিবি রে তোমার তো কষ্ট হচ্ছে বিবি তুমি তো জানো কুল্লু মাসকুলুন ওই সবচেয়ে দুনিয়াতে নিকৃষ্ট যে মানুষ ভায়া মানুষকে কষ্ট দেয় ও বিবি তুমি তো আমার পার্থিও বিবি রে তোমাকে আমি কষ্ট দিতে দেব না আমি নামাজ কায়েম করতে যাব না আমি এখানে বাড়িতে কায়েম করে নেব আপনি কিছু মনে করেন না আমার যত সমস্যা হোক না কেন আমার দয়াল নবীর জন্য আমি সয়ে নেব সরে সরে বলুন একবার মার হাব প্রথম স্ত্রী যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকত ওই স্বামী স্ত্রী কখনো দাওয়ার মাস হতো না কথা বলেন না কেন ভাইরা আমার এবার যখন আব্দুল্লাহ সারি নামাজ যাবেন আমি মসজিদে আমি তো আগে বাড়াইতে পারবো না আমার বিবু একজন নামাজি আমি একজন নামাজি ও মুসলমান একটু শিক্ষা নাও গো বাবা হাদিসটা থেকে বিশাল বড় খেজুর এবার হেলনা দিয়ে শুধু কাঁপতেছে থর করে পাতলা কাপুর

চারির দিকে তাকায় আছে তাকায় আছে আমার নবী নামাজ পড়ে কত সুন্দর করে কোরআন হাদিস থেকে বাজান শিক্ষা দেয় কোরআন হাদিস থেকে মাসালা শিক্ষা দেয় বাবা কিন্তু আব্দুল শিক্ষা গ্রহণ করে না মুসলমান এইবার আব্দুল্লাহ আনসারে সুন্দরভাবে যখন বাড়িতে চলে গেল এবার একদিন দুদিন বাদাম পার হয়ে যায় বাদাম একই গুণ আব্দুল্লাহ আনসারে করে এবার মদিনার মাটির সাহাবিরা কিন্তু বলা বলি করতে লাগতেছে হায়রা আব্দুল্লাহ আনসারে কিন্তু আমার নবীর হাতে শোনে না আমার মাসালা শিক্ষা দেয় একটা বারো কিন্তু মাসালা শোনে না মুসলমান এইবার কিন্তু কি করা যায় চতুর্থ দিনের মাথায় আমার দুইটা আছে আমার নবী ডাকতে বলতেছেন কোমরে

পারে কিন্তু দুনিয়ার বুকে আর বাড়িতে সমস্যা হতে পারে তার কারণে আব্দুল্লাহ শরীফের হয়ে যায় এবার ওমর ডাকতে বলতেছেন আলী রে তুমি তো নবীকে একটা কথা বলো আনা আলী নবী বাবুহা তুমি একজন এলেমের শহরের দরজা আমার নবীকে একটা কথা কর আবার আলী ডাকতে বলতেছেন নবী গো একদিন দুদিন তো সমস্যা থাকতে পারে আজকে সপ্তম দিন পার হয়ে যায় কিন্তু একই ভুল করে বসে পড়েছে ও পয়গম্বার এর কিন্তু একটা বিচার করতে হবে এবং নবী ডাকতে বলতেছেন আলিরে ও আবু বকর উসমান কুমার আমরা আগামীকাল ফজরটা দেখবো আগামীকাল ফজর এটাই একই ভুল করেছে আমরা কদর নামাজ পড়ে তার বিরুদ্ধে অ্যাকশন নেব জয় কর সবাহ আল্লাহ সোনার বাপ জানেরা যুবক ভাইরা রে এইবার আব্দুল্লাহ আনসারি কিন্তু পরের দিন বাবা ইবার নামাজে যখন চলে যাচ্ছে লম্বা কথা বাজান সজ করে দিতে রে বাবা কারণ বাজান কারণ বক্তার পরিবর্তন হয় শ্রোতার কিন্তু পরিবর্তন হয় না রে বাবা কারণ বাজান মাগরিব থেকে আপনারা বসে আছেন এ মুসলমান এবার আব্দুল্লাহ আনসারি পরের দিন সকালবেলা হজরতি বিলাল আজাম আছে আসসালাম